আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ চব্বিশ এপ্রিল দু বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি কণাদত্তকলি দীর্ঘ দশ বছর অধিক সময় ধরে দুই মেয়াদে দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার আজ সকাল এগারোটার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সংসদ স্পিকার ডক্টর শিনু শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন গতকাল বঙ্গভবনে শেষ কার্যদিবস ছিল বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মুক্তিযুদ্ধ ও রাজনীতিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের বাইশতম রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপতির পেস সচিব জয়নাল আবেদিন জানান শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুপুরের বঙ্গভবন ত্যাগ করবেন সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন কক্সবাজারের সমুদ্র উপকূলে ভাসমান একটি ট্রলার থেকে দশজনের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল দুপুরে শহরের নজির টেক চ্যানেল থেকে লাশগুলো উদ্ধার করা হয় স্থানীয়রা জানান গভীর গভীর সাগর ট্রলার ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা এরপর থেকে নিখোঁজ ছিলেন তারা বেলা সাড়ে সাড়ে এগারোটার দিকে ট্রলারে মরদেহের খবর পায় ফায়ার সার্ভিস উদ্ধার উদ্ধার করার দশটি মরদেহের হাত হাত পা বাঁধা ছিল এদিকে সমুদ্র উপকূলে টলার থেকে উদ্ধার দশ লাশের পরিচয় মিলেছে তারা সবাই মহেশকাল ও চকরিয়ার বাসিন্দা রোববার বিকেল ও সন্ধ্যার সদর হাসপাতালে মর্গে এসে স্বজনরা তাদের লাশ শনাক্ত করেন সার্বিক বিষয় বিবেচনায় ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঈদের ছুটিতে কক্সবাজার ভিড় করেছে লাখো পর্যটক ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের আগমন সংখ্যা আজ ঈদের তৃতীয় দিন তীব্র তাপদাহ উপেক্ষা করে সকাল থেকে আগত পর্যটকরা সমুদ্র সৈকতে গোসল করতে নেমেছেন সমুদ্র সৈকতে লাবণী সিগাল সুগন্ধাস কলাতুলি পয়েন্টে বালিয়াড়িতে দেখা যায় পর্যটক সহ স্থানীয় মানুষের আনাগোনা এছাড়া জেলা বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় সরকারি বেসরকারি বিভিন্ন বিনোদন কেন্দ্র ছাড়াও খোলা জায়গা মাঠ পার্ক লেক হয়ে উঠেছে লোকের লোকারণ্য তাছাড়া ঈদের পাঁচ দিনের ছুটির পর আজ থেকে খুলছে সকল অফিস আদালত এই উদ্দেশ্যে গতকালের কর্মস্থলে ফিরছেন বেশিরভাগ কর্মজীবী তবে আজও অনেক দূরপাল্লা থেকে ঘুরতে আসছেন সমুদ্র সৈকতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদ ইমরান জানান পর্যটকদের নিরাপত্তায় একাধিক নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম মাঠে কাজ করছে পর্যটক হয়রানি রোধে কাজ করবেন তারা এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উকি আইনানি সহ পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুরা ভিড় করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জানান পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্পটে টহল জোরদার করা হয়েছে গত দুদিন ও আজ ঈদের তৃতীয় দিন ইনানি পাটোয়ার টেক মনখালী ও খুনিয়া পালঙ্কের মিনি বান্দরবনে পর্যটকদের ব্যাপক সমাগম দেখা যায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশাসনের পূর্ণাঙ্গ লেআউট মাস্টার প্ল্যান পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেশবিড়ি গ্রামীণ বাজার অবকাঠামো বিকাশ প্রকল্পের পরিচালক প্রকৌশলী সমন স্বপন কান্তি পাল রোববার সকালে উন্নয়ন কাজ অগ্রগতি পরিদর্শনে জানান তিনি প্রকল্প পরিচালক সবদেহ স্থানাগার সবদেহ শেঠ দৃষ্টিনন্দ জলাদার পুরোহিত সাহেবের ঘর ও আইকনিক মন্দিরে পূর্ণাঙ্গ লেআউট মাস্টার প্ল্যান পর্যবেক্ষণ করেন এ সময় কেন্দ্রীয় মহাশাসন পরিচালনা পরিদর্শনে পরিষদের প্রধান উপদেষ্টা রঞ্জিত পাল রতন দাস অজিত দাস সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদী মোহনা ও সংলগ্ন সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর ছয়টা চুয়াল্লিশ মিনিটে চলবে দুপুর একটা এক মিনিট পর্যন্ত পর্যটন নগরী আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে যারা সাঁতারে দক্ষ নন তারা পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার জন্য স্রোতে সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানিরও আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে